আপনার পিনটারে কি এমন সমস্যা কিছু পিন দিলে এমন পপ আপ আসে কি আপনি তাহলে ঠিক বিদেশে আসছেন দেখতে থাকুন ভিডিওটা চলে যান আপনার কম্পিউটার স্ক্রিনে আপনার কম্পিউটারে ভাইরাস প্রোটেক্টের যা যা আছে সবগুলি অফ করে দিন এবার ফাইলটা এক্সট্রাক্ট করে নিন Epson L three double one zero প্রিন্টারটা না থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না বাদ বাকি ভিডিও যদি দেখতে চান আমার আই কার্ডে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিন একইভাবে কাজ করা যাবে Epson three double one zero এর Epson L three double one zero এই সফটওয়্যারটি যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমার জিমেল দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিজে যদি কাজ না করতে পারেন ওই ক্ষেত্রে আমায় ফোন দিবেন যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনার এই কাজটি করে দেব এই ভিডিওটা থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন